আমরা আজকে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে জালকাটি সদর থানাধীন কৃষ্ণকাটি কবিরাজ বাড়িস্থ জসিম উদ্দিনের বসত ঘর তল্লাশি করি বাষট্টি পিস ইয়াবা উদ্ধার করি এবং জসিম উদ্দিন সহ এলজিডির একজন কর্মকর্তা উনি এলজিডির একটি প্রকল্পের সোশিও ইকোনমিস্ট সাইদুর রহমান সহ দুজনকে আটক করি পৃথক একটি অভিযানে শহরের কলাবাগান এলাকা থেকে সতেরো পিস ইয়াবাসহ আরও দুইজন কসাই শাওন ওরূপে শাওন এবং শেখ জহিরুল ইসলাম ওরফে রুবেল দুজনকে সতেরো পিস ইয়াবাসহ গ্রেপ্তার করি পৃথক দুটি মামলা জালকাটি থানায় মাদকাইনে আমরা রুজু করতেছি